হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না আমি শুধু জানতে চাই যদি জানা থাকে দয়া করে কমেন্ট বক্সে প্রশ্নগুলোর উত্তর দিবেন প্লিজ আর যদি জানা না থাকে তাহলে আপনি আপনার ব্রাহ্মণের কাছ থেকে অবশ্যই অবশ্যই জেনে নেবেন অন্তত নিজের জানার স্বার্থে হলেও এই কাজটি করবেন শিব ষাট হাজার বিবাহ করেছিল কিন্তু সে মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিতে কেন তার নিজের স্ত্রীর দুধ দিয়ে শিবের গোপন অঙ্গ ধৌত করে এটা কি কোনো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য এমন কুরুচিপূর্ণ আদেশ সৃষ্টিকর্তা দিতে পারেন শিব তার নিজের ছেলে ঘনেশকে চিনতে পারেনি কেন অবশ্যই চিনতে না পারার জন্য ছেলের গরদান কেটে ফেলেছিলেন তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে চিনবেন ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য দেবদাসী ও যোগিনীর মতো পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মণগণ কি যুক্তিতে অশ্লীল কর্মে লিপ্ত হন যদি তারা প্রকৃতার পরমার্থে ভগবান হয়ে থাকেন অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ নারী বেশে মুখে দাঁতে রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার কি করে সৃষ্টিকর্তা হতে পারে কৃষ্ণ যদি সৃষ্টিকর্তা হয় তবে সে কেন তার মামির সাথে অবৈধ সম্পর্ক রাখল তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের বহির্ভূত কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে পারে যে কিনা প্রয়োজনে খাবার খেয়েছে ঘুমিয়েছে অনেকগুলো বিয়েও করেছে আবার দৈহিক তাড়নায় রাম নিজের স্ত্রীকে সন্দেহ করেছে এইসব কাজ কিভাবে একটি সৃষ্টিকর্তার কর্ম হতে পারে যদি রাম নিজে সৃষ্টিকর্তাই হন তবে কেন তিনি হনুমানের সাহায্য চাইবেন তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি আছে রাম হনুমানের দুই ভাইকে কেন অকারণে খুন করলেন যেখানে রামের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কিভাবে সম্ভব রাবণ যদি শয়তান হয়ে একদিনে লঙ্কায় পৌঁছতে পারে তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন বারো বছর লাগলো তাও আবার হনুমানের সাহায্যে শয়তানের শক্তি সৃষ্টিকর্তা হতে কি করে বেশি হওয়া সম্ভব কৃষ্ণ একজন সৃষ্টিকর্তা হয়ে কিভাবে নারীদের স্নানরত দৃশ্য উপভোগ করেন এবং তাদের পোশাক লুকিয়ে রাখেন গরু হিন্দুদের মা গরুর পেট থেকে তো গরুর বাচ্চা হয় কিন্তু মানুষের বাচ্চা তো হয় না তাহলে গরু কি করে মানুষের মা হয় আপনি যাকে বানিয়েছেন সে বড় নাকি আপনাকে যে বানিয়েছে সে বড় আমি কোনো ধর্মকে আঘাত করার বা কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা তর্কে যাবার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করিনি আমি হিন্দু ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করেছি এখানে আমার দৃষ্টিতে হিন্দু ধর্মেও অগণিত ভালো কাজের উপদেশ দেওয়া আছে যা আমি পেয়েছি তেমনি আমার মতো আপনারও উচিত একজন হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান হিসেবে ইসলাম ধর্মকে জানা বোঝা এবং মুসলমানদের কাছে বিভিন্ন প্রকারের প্রশ্ন করা যা ইসলাম ধর্ম সম্পর্কে আপনার মনে প্রশ্ন জেগেছে